ঘোষ দিয়ে ঘোষ দিয়ে পাঁচজনের বেশি মণ্ডপে ঢুকবেন না পাঁচজনের শেষ হলে আর পাঁচজন সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা যাত্রা সম্পন্ন করবেন যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মন্দিরে বারোয়ারি পূজা মন্দির প্রাপ্ত হয়েছে আপনারা মন্দিরের সম্মানার্থে কার্য সম্পন্ন করুন